আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভিক্টর ভিক্টরের আজকে প্রথম ক্লাস এবং সাধারণ আলোচনাই হবে আজকের ক্লাসে বেসিক আলোচনা হবে তো আমরা একটু মনোযোগ দিয়ে শুনব বোঝার চেষ্টা করব আজকের পাঠের আলোচ্য বিষয় হলো ভেক্টরের সংক্ষিপ্ত ইতিহাস রাশি ভেক্টর রাশি ও স্কেলার রাশি ভেক্টর রাশির ধর্ম ও ভেক্টর রাশির কয়েকটি বিশেষ উদাহরণ ভেক্টর রাশির প্রকাশ কিভাবে প্রকাশিত হয় এবং কতিপয় ভেক্টর নিয়ম তো এখন শুরু করা যাক ভেক্টরের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে যা আজকে আমরা যে ভেক্টর দেখতে পাচ্ছি যা যে ভেক্টর দিয়ে আমরা বিভিন্ন সূক্ষাতিসূক্ষ্ম হিসাব নিকাশ খুব সহজে করতে পারছি এবং এবং খুব সঠিকভাবে প্রয়োগ করতে পারছি এই ভেক্টর আজকে একদিনের ফসল না এটা দুইশো বছরের বেশি সময় ধরে ডজন খানেক বা তারও বেশি মনীষীর নিরলস পরিশ্রমের ফসল ইটালিয়ান গণিতবিদ জিউস্টো বেলাভিটিস আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সমানতার ধারণা প্রতিষ্ঠা করার মাধ্যমে ভেক্টরের মৌলিক ধারণার সূত্রপাত করেন ইউক্লিডীয় সমতল নিয়ে কাজ করে তিনি একই দৈর্ঘ্য ও দিক বিশিষ্ট যে কোনো এক জোড়া রেখাংশের সমানতার প্রণয়ন করেন কার্যত তিনি সমতলীয় বিন্দু যুগলের সমতুল্যতার অন্যায় নিরূপণ করেন এবং কিভাবে তিনি সমতলীয় ভেক্টরের আদি বিষয়বস্তু খাড়া করেন এবং এভাবেই তিনি সমতলীয় ভেক্টরের আদি বিষয়বস্তু খাড়া করেন এর পরবর্তীতে আইরিশ গণিতবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন ভেক্টরকে চৌঠায়ন বা চার সমষ্টির অংশ হিসেবে উপস্থাপন করেন যা একটি বাস্তব সংখ্যা scalar Q S plus V এবং একটি ত্রিমাত্রিক ভেক্টরের সমষ্টি চৌঠায়ন বা চার সমষ্টি বা চার বস্তুর সমষ্টি হলো এক প্রকার সংখ্যা পদ্ধতি যা জটিল সংখ্যাকে সম্প্রসারিত করে চার সমষ্টিকে সাধারণত প্রকাশ করা হয় A plus B I plus C J plus D K আকারে যেখানে এ বি সি ও ডি হলো বাস্তব সংখ্যা এবং আই জে কে হলো মৌলিক চার সমষ্টি একক আঠারোশো সালে হ্যামিল্টন চার সমষ্টির ধারণা দেন বেলা ভিটিসের ন্যায় হ্যামিল্টনও ভেক্টরকে সমমুখী রেখাংশ বর্গের প্রতিনিধি হিসেবে পর্যবেক্ষণ করেন বাস্তব রেখায় জটিল সংখ্যার পরিপূরক কাল্পনিক একক আয়ের মতো হ্যামিল্টন ভি ভেক্টরকে চার সমষ্টির কাল কাল্পনিক অংশ হিসেবে বিবেচনা করেন এরপরে একটি সরল রেখা বা ব্যাসার্ধ ভেক্টরের মাধ্যমে জ্যামিতিকভাবে গঠনকৃত বীজগাণিতিক কাল্পনিক অংশটি প্রতিটি নির্দিষ্ট চার সমষ্টির জন্য সচরাচর কোন স্থানে যার নির্দিষ্ট দৈর্ঘ্য ও নির্দিষ্ট দিক রয়েছে তাকে চার সমষ্টির ভেক্টর অংশ অথবা সাধারণভাবে ভেক্টর বলা যেতে পারে এটা হলো আমরা যে এতক্ষণ আলোচনা করছিলাম যে চার সমষ্টির ভেক্টর বা ভেক্টর আসলে এই ভেক্টরটা আসলে কি জিনিস তার সংক্ষিপ্ত একটা সংজ্ঞা এরপরে হলো ঊনবিংশ শতকের মধ্যভাগে Augustin Cauchy Hermann Grassmann August Mobius de Saint Venant এবং ম্যাথু ম্যাথু ও ব্রায়েন সহ অন্যান্য কয়েকজন গণিতবিদ ভেক্টর সদৃশ পদ্ধতিগুলোর উন্নতি ঘটান গ্রাসম্যানের থিওরিডার এব আনফ্ল্যাট অর্থাৎ ডাটা ও প্রবাহের তত্ত্ব আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দ প্রথম আজকের দিনের মতো স্থানিক বিশ্লেষণে দেখা পাওয়া যায় এতে ভেক্টর গুণন স্কেলার গুণন এবং ভেক্টর ব্যবকলনের মতো ধারণাগুলো ছিল গ্রাসম্যানের কাজ আঠারোশো সাল পর্যন্ত অবহেলিত ছিল হ্যামিল্টনের পর পিটার গুথ্রি টেইট চার সমষ্টির আদর্শ প্রদান করেন Peter Tate তার Elementary Treatise of Quaternions Quaternions বইয়ে নাবলা বা ডেল অপারেটর ডেলের আচরণ বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করেন আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে উইলিয়াম কিংডন ক্লিফোর্ডের ইলিমেন্টস অব ডাইনামিক প্রকাশিত হয় ক্লিফোর্ড সমগ্র চার সমষ্টি গুণন থেকে দুটি ভেক্টরের ভেক্টর গুণন ও স্কেলার গুণনকে আলাদা করার মাধ্যমে চার সমষ্টি সংক্রান্ত গবেষণা অধ্যয়নকে সহজতর করে তুলেন যা ভেক্টর ক্যালকুলাসকে প্রকৌশলীদের নিকট এবং তিন মাত্রা ও চতুর্থ সংশয়বাদিতা নিয়ে কাজ করা অন্যান্যদের নিকট সহজলভ্য করে Josiah Willard Gibbs James Clerk ম্যাক্সওয়েলের ট্রিটাইজ অব ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের মাধ্যমে প্রভাবিত হন তিনি অন্যান্য অংশ থেকে ভেক্টরকে আলাদা করেন এবং ভেক্টর ক্যালকুলাসের উন্নতি সাধন করেন আঠারোশো সালে গিফসের ইলেমেন্টস অব ভেক্টর অ্যানালাইসিসের প্রথম অর্ধাংশ প্রকাশিত হয় এই অংশে তিনি মূলত ভেক্টর বিশ্লেষণের আধুনিক পদ্ধতির বর্ণনা দেন উনিশশো সালে অ্যাডউইন বিডওয়েল উইলসন তার ভেক্টর অ্যানালাইসিস প্রকাশ করেন যা গিবসের বক্তৃতাগুলোর অভিযোজন বিডওয়েল তার বইয়ে চার সমষ্টির ধারণাকে দূর করে দেন এখন আমরা আলোচনা করব রাশি ভেক্টর রাশি ও স্কেলার রাশি এগুলো নিয়ে তো আমাদের প্রথমেই যে বিষয়টা আমাদের জানা থাকতে হবে সেটা হলো যে বস্তু জগতের যত পরিমেয় রাশি আছে তাদেরকে আমরা দুভাগে ভাগ করতে পারি স্কেলার রাশি ও ভেক্টর রাশি দুটি বল কোনো বস্তুর উপর আনতভাবে ক্রিয়া করলে বস্তুটি দুটি বলের কোনো কোনটির দিকে না গিয়ে কোনোটির দিকে না গিয়ে তৃতীয় একটা দিকে যাবে এ রকমটা কেন হয় তা জানার জন্য আমাদের পড়তে হয় ভেক্টর বীজগণিত পদার্থবিজ্ঞানের ভাষা হচ্ছে গণিত গণিতের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে ক্যালকুলাস ভেক্টর ও ক্যালকুলাসের ব্যবহার আমাদের হিসাব নিকাশকে সহজ করে দিয়েছে আমাদের শিক্ষাক্রমের এ পর্যায়ে ভিক্টর ও ক্যালকুলাসের ব্যাপক প্রয়োগ রয়েছে এ অধ্যায়ে আমরা ভিক্টর ও ক্যালকুলাস নিয়ে আলোচনা করব তো এখানে একটা বিষয় আমাদের একটা বিষয় আমরা জানবো সেটা হলো যে এই মহাবিশ্বে দুই প্রকারের জগৎ আছে একটা হলো ভৌত জগৎ আর একটা মনোজগৎ ভৌত জগতের বিষয়গুলো পরিমাপ করা যায় মাপা যায় অর্থাৎ পরিমাণ নির্ণয় করা যায় কিন্তু মনোজগতের বিষয়গুলো পরিমাপ করা যায় না পরিমাণ নির্ণয় করা যায় না মাপা যায় না যেহেতু ভৌত জগতের বিষয়গুলো মাপা যায় পরিমাণ নির্ণয় করা এই জন্য পরিমাণ নির্ণয় করা যায় এই জন্য এদেরকে আমরা রাশি বলি আর মনোজগতের যে সকল বিষয় যেমন হাসি কান্না দুঃখ কষ্ট এগুলো এগুলো রাশি নয় তাহলে রাশি আমরা কি বলতে আমরা কি বুঝি যা পরিমাপ করতে যা পরিমাপ করা যায় বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে দৈর্ঘ্য তড়িৎ প্রাবল্য বেগ ত্বরণ সরণ ইত্যাদি এগুলো রাশি তো এই সকল রাশির মধ্যে কিছু আছে যেগুলো সম্পূর্ণরূপে পরিমাপ করার জন্য সম্পূর্ণ সম্মুখ ধারণা লাভ করার জন্য সঠিকভাবে পরিমাপ করার জন্য এদের মান জানার সাথে সাথে এদের দিকও জানার দরকার হয় মান তো জানতেই হবে পরিমাপ করতে গেলে কিন্তু এই মানের সাথে সাথে দিকও জানতে হয় মানের সাথে সাথে দিকও জানতে হয় যে সকল রাশি সেগুলোই হলো ভেক্টর রাশি আর যেগুলো মানের সাথে সাথে দিক জানার দরকার নাই শুধু মান জানলেই তার পরিমাপ সঠিকভাবে নির্ণয় করা যায় সেটাকে আমরা বলবো স্কেলার রাশি তো ভেক্টর রাশির উদাহরণ সরণ ওজন বেগ ত্বরণ বল তড়িৎ প্রাবল্য ইত্যাদি আর স্কালার রাশির উদাহরণ দৈর্ঘ্য ভর দ্রুতি কাজ তড়িৎ বিভাব ইত্যাদি এখন আমরা ভেক্টর রাশির কিছু গুরুত্বপূর্ণ ধর্ম নিয়ে আলোচনা করব যেগুলো পরবর্তীতে আমরা প্রমাণ শিখব এবং এগুলো আরো বিস্তারিত আলোচিত হবে তো এখন ভেক্টর রাশির ধর্মের ভিতরে সব থেকে যে গুরুত্বপূর্ণ যে প্রথম ধর্ম যেটা সেটা হলো যে ভেক্টর রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় শুধু মান অথবা শুধু দিক অথবা উভয়ের পরিবর্তন হলে ভেক্টর রাশির পরিবর্তন হয় অর্থাৎ একটা ভেক্টর রাশি বলতে আমরা বুঝি যে তার মানও থাকবে দিকও থাকবে তো এই মানের পরিবর্তন হইতে পারে ভেক্টর রাশির পরিবর্তন হইতে গেলে অথবা দিকের পরিবর্তন হইতে পারে যে কোনো একটা হইতে পারে অথবা উভয়টারই একসাথে হতে পারে যাহার যেটারই যেভাবে পরিবর্তন হোক পরিবর্তন হইলেই সেটা ভেক্টর রাশির পরিবর্তন হবে এরপরে ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ ইত্যাদি আমরা যে সাধারণ পাটিগণিত বীজগণিত বা যে সাধারণভাবে যে গণিতের প্রয়োগ করে থাকি এই গণিতের প্রয়োগ ভেক্টর বীজগণিতে প্রয়োগ ভেক্টর গণিতে এই যোগ বিয়োগ গুণ ইত্যাদি এই নিয়মে হয় না এর জন্য ভেক্টর বীজগণিতের যে আলাদা নিয়ম যেটা আছে সেই নিয়মেই এটা আমাদেরকে প্রয়োগ করতে হবে সেভাবে শিখতে হবে সেইভাবেই অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা পরবর্তীতে শিখব এরপর আছে দুটি ভেক্টর রাশির মধ্যে কোনোটির মান শূন্য না হলেও তাদের গুণফল শূন্য হতে পারে হ্যাঁ অবশ্যই পারে সেটা এটা নির্ভর করবে যে এই দুইটা রাশির মধ্যবর্তী মূলত কোণের উপরে যেটা আমরা পরবর্তীতে প্রমাণ করব যে কখন কখন এটা শূন্য হয় কখন কখন শূন্য হয় না এরপর আছে দুটি ভেক্টর রাশির গুণফল গুণের প্রকৃতির উপর নির্ভর করে একটি স্কেলার রাশি হতে পারে বা একটি ভেক্টর রাশি হতে পারে যেখানে আমরা ভেক্টর গুণনের ক্ষেত্রে আমরা শিখব স্কেলার গুণন বা স্কেলার গুণন আর একটা আছে ভেক্টর গুণন যেটা তখন আমরা এটা ভালো করে শিখব এখন আসি ভেক্টর রাশির কয়েকটি বিশেষ উদাহরণ নিয়ে প্রথমে তল তোয়াল তো সাদার স্বাভাবিক অবস্থায় একটা স্কেলার রাশি এর কোনো দিক নেই ঠিক আছে কিন্তু অনেক সময় উচ্চতর হিসাব নিকাশের জন্য যেমন কোনো মহাকর্ষীয় তড়িৎ বা চৌম্বক ক্ষেত্রে কোনো পৃষ্ঠ বা তলের ক্ষুদ্র অংশকে ভেক্টর হিসেবে গণ্য করা হয় তখন এর দিক ধরা হয় ওই তলের কোনো বিন্দুতে তলের সাথে অবিলম্ব বরাবর তখন আবার এটা ভেক্টর হয়ে যাবে এরপরে আমরা বল বল ভেক্টর রাশি দৈনন্দিন অভিজ্ঞতা থেকে আমরা দেখি যে ঠেলা বা টানাই হচ্ছে বল আমরা যখন কোনো বস্তুকে ঠেলি তখন আসলে আমরা বস্তুটির উপর নির্দিষ্ট দিকে একটি বল প্রয়োগ করি পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে অর্থাৎ মহাকর্ষ বল প্রয়োগ করে যেহেতু ঠেলা বা টানার মান ও দিক উভয়ই আছে তাই বল একটি ভেক্টর রাশি বলের দিক হচ্ছে যেদিকে বস্তুটিকে ঠেলা বা টানা হচ্ছে সেদিকে এরপরে আরেকটি উদাহরণ কেন্দ্রমুখী বল একটা ভেক্টর রাশির উদাহরণ কেন্দ্রমুখী বল বলতে আসলে আমরা কি বুঝি সেটা যখন কোনো বস্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে তখন একটি বল বস্তুর উপর বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ক্রিয়া করে বস্তুটিকে বৃত্তাকার পথে ঘোরায় এ বলের নাম হলো কেন্দ্রমুখী বল নিঃসন্দেহে এটি একটি ভেক্টর রাশি এর দিক বস্তু থেকে ব্যাসার্ধ বরাবর বৃত্তের কেন্দ্রের দিকে পরবর্তীতে চতুর্থ অধ্যায়ে আমরা এই কেন্দ্রমুখী বল সম্পর্কে আরো বিস্তারিত এরপর আমরা আলোচনা করব টর্ক নিয়ে টর্কটা মূলত ঘূর্ণন গতিবিদ্যায় আমরা শিখব যে একটা ঘূর্ণন অক্ষ থেকে বিভিন্ন দূরত্বে বল প্রয়োগ করলে কিভাবে সেটা কাজ করে অর্থাৎ tau equal to R cross F টর্কের সমীকরণ এখান থেকে আমরা দেখব যে এখানে একটা চিত্র দেওয়া আছে যে দরজা খোলার সময় বিভিন্ন বিন্দুতে আমরা বা বন্ধ করার সময় যদি বল প্রয়োগ করে বন্ধ করতে যাই বা খুলতে যাই দেখব যে বিভিন্ন সময়ে বল বিভিন্ন প্রয়োগ করা বিভিন্ন রকম বলে তারতম্য প্রয়োগ করা লাগতেছে যত গুণনকের দিকে যাব তত দেখব বল বেশি প্রয়োগ করতে আসছে এবং একসময় দেখা যায় দরজা আটকাতে পারবো না বা খুলতে পারবো না তো যাই হোক কোনো বস্তুর উপর নির্বল ক্রিয়া করলে তার ত্বরণ ঘটে আসলে বস্তু ত্বরণ তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক যখন কোন একটি বল বা একজোড়া সমান সমান্তরাল বিপরীতমুখী বল কোনো বস্তুকে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘুরায় তখন বস্তুর কৌণিক ত্বরণ হয় যে রাশিটি কৌণিক ত্বরণের জন্য দায়ী সেটি হচ্ছে বলের ভ্রামক বা টর এখন আমরা শিখব ভেক্টর রাশির প্রকাশ নিয়ে অর্থাৎ এই ভেক্টর যে আমরা শিখছি এভাবে এটা কিভাবে প্রকাশিত হয় বা আরেকজন কিভাবে বুঝবে যে এটা ভেক্টর তো জ্যামিতিক উপায়ে কোনো ভেক্টরকে একটি তীর চিহ্নিত সরলরেখা দ্বারা নির্দেশ করা হয় যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে ওপি একটা তীর চিহ্ন ও হলো পাদবিন্দু পি হলো শীর্ষবিন্দু আর ওপি হলো ভেক্টর তো এখানে ভেক্টরের মানকে আমরা এরকম ওপি বা ওপি মডুলাস ওপি দিয়েও প্রকাশ করতে পারি আর ভেক্টর প্রকাশ করার জন্য ওপি এবং উপরে তীর চিহ্ন ব্যবহার করা এবং হাতে লিখে ভেক্টরকে প্রকাশ করার জন্য তিনটা নিয়ম আছে একটা হলো স্যার এই রাশিটির উপরে তীর চিহ্ন দিয়ে অথবা শুধুমাত্র একটা দাগ চিহ্ন দিয়ে অথবা নিচে একটা দাগ চিহ্ন দিয়ে এরকম হ্যাঁ রেখা চিহ্ন বা দাগ চিহ্ন উপরে বা নিচে এবং উপরে এইরকম অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন দিয়ে আর সাফার ক্ষেত্রে সাধারণত মোট হরফ দিয়ে ভেক্টর রাশি লেখা হয় আর সরু হরফ দিয়ে মান অথবা এরকম মডুলাস এরকম মডুলাস বা রাশি বা এরকম চিহ্ন দিয়ে রাশিটির মান প্রকাশ করা হয়ে থাকে এখন আমরা প্রতিপয় ভেক্টর নিয়ে আলোচনা করব শুরুতেই স্বাধীন ভেক্টর আমরা চিত্রে দেখতে পাচ্ছি তো স্বাধীন ভেক্টরের সংজ্ঞা এভাবে দেয়া যায় যে কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছে মতো পছন্দ করা যায় তবে সেই ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলে যেমন পাঁচ নিউটন মানের পূর্বমুখী একটি বল একটি ভেক্টর রাশি একে প্রকাশ করলে এটি একটি স্বাধীন ভেক্টর হবে কেননা নির্দিষ্ট দৈর্ঘ্যের পূর্ব পশ্চিম বরাবর একটি সরল রেখা অঙ্কন করে পূর্ব দিকে তীরচিহ্ন দিলেই এই ভেক্টর বোঝাবে চিত্রে যে চিত্রটা এখানে আঁকা হয়েছে এটা একটা স্বাধীন ভেক্টর যেহেতু স্বাধীন ভেক্টরের কোনো নির্দিষ্ট বিন্দু কোনো নির্দিষ্ট বিন্দু বা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ক্রিয়া করে না সুতরাং তার পাদবিন্দু ইচ্ছেমতো পছন্দ করা যায় এই জন্য এটা একটা স্বাধীন ভেক্টর অর্থাৎ পাদবিন্দু কোথায় হবে সেটা ইচ্ছেমতো আমি নির্ধারণ করব সেটাই হবে স্বাধীন ভেক্টর এরপরে আমরা আলোচনা করব সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজড ভেক্টর নিয়ে চিত্রে দেখতে পাচ্ছি ওপি একটি ভেক্টর এর ও বিন্দু হলো পাদবিন্দু পি হলো শীর্ষবিন্দু ও বিন্দুটা এখানে ইচ্ছেমতো পছন্দ করতে আমরা পারবো না কারণ ও বিন্দু এখানে এক্স ওয়াই অক্ষের এই ছেদ বিন্দুতে এখানে সমাপতিত এটাই আমাদেরকে ধরে নিতে হবে আমরা ইচ্ছেমতো উপরে বা এদিক সেদিক আর নিতে পারবো না তো কোনো ভেক্টরের পাদবন্দি যদি ইচ্ছেমতো পছন্দ করতে দেওয়া না হয় অর্থাৎ কোনো নির্দিষ্ট বিন্দুকে যদি পাদবিন্দু হিসেবে ঠিক করে রাখা হয় তাহলে সেই ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর বলে কোন নির্দিষ্ট বিন্দুতে বা নির্দিষ্ট বিন্দু থেকে ক্রিয়াশীল ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর যেমন অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর কেননা এটি সব সময় প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে আঁকতে হয় কোন লন রোলারকে টানা হচ্ছে এ টানা বলকে ভেক্টর রূপে চিত্রে নির্দেশ করতে হলে এটিকে হাতলের নির্দিষ্ট বিন্দু থেকে আঁকতে হবে এ অঙ্কিত ভেক্টরটি একটি সীমাবদ্ধ ভেক্টর এরপরে আমরা সদৃশ ভেক্টর দেখি যে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলে এরপর বিষ বিসদৃশ ভেক্টর বা আনলাইক ভেক্টর তো আনলাইক ভেক্টরে দেখব যে সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে এরপর সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় আর তাদের দিক যদি একই দিকে হয় তবে তাদেরকে সমান ভেক্টর বলে এরপর দেখব ঋণাত্মক বা বিপরীত ভেক্টর বা নেগেটিভ ভেক্টর নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে ধনাত্মক ধরলে তার বিপরীত দিকে সমমানের সমজাতীয় ভেক্টরকে ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর বলে অর্থাৎ এখানে এ ভেক্টর যদি পি কিউ হয় তাহলে কিউপি হবে মাইনাস এ ভেক্টর এরা পরস্পরের বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর এরপরে সমরেখ ভেক্টর সমরেক ভেক্টরটা কি জিনিস যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তবে তাদেরকে সমরেক ভেক্টর বলে চিত্রে এ বি সি এই তিনটা হলো সমরেক ভেক্টর সমতলীয় ভেক্টর সমতলীয় ভেক্টর কি যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয় তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে এগুলো এ এরা সমতলীয় এরপরে সঠিক ভেক্টর কি জিনিস সঠিক ভেক্টর হলো যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে সঠিক ভেক্টর বলে এবার আসি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কি জিনিস নাল ভেক্টর বা শূন্য ভেক্টর হলো যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে নাল ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক নেই নাল ভেক্টরকে সাধারণত শূন্যের উপরে অ্যারো চিহ্ন বা ভেক্টর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় নাল ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই বিন্দুতে হয় নাল ভেক্টর আমরা কিভাবে পেতে পারি যে একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে বা দুটি সমান ভেক্টর বিয়োগ করে নাল ভেক্টর এবার আমরা আসব খুব গুরুত্বপূর্ণ বিষয় একক ভেক্টর এককের সাহায্যে মূলত আমরা যে মূল হিসাব নিকাশটা করে থাকি এই একক ভেক্টরের সাহায্যে যে কোনো কোনো কিছু মান নির্ণয় করতেই আমাদের সবকিছু এককের দরকার হয় এই জন্য একক ভেক্টর খুব গুরুত্বপূর্ণ কোনো ভেক্টরের মান যদি এক একক হয় তাহলে তাকে একক ভেক্টর বলে আর কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ভেক্টরটির দিকে একটি একক ভেক্টর পাওয়া যাবে চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে এ এ এ অর্থাৎ থ্রি এ অর্থাৎ তিনটে একক ভেক্টর একসাথে আমরা থ্রি এ এভাবে লিখতে পারি একক ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ বিদায় এই অ্যারো চিহ্নর পরিবর্তে এরকম টুপি চিহ্ন বা হ্যাট চিহ্ন ব্যবহার করা হয় আরেকটি ভেক্টর অবস্থান ভেক্টর খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ কাঠামোর বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে ওপি একটি ভেক্টর এই ওপি ভেক্টরকেই অবস্থান ভেক্টর বলে অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলা হয় এবং একে তখন আর দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ O P vector equal to R হ্যাঁ এবার আসি অবস্থান ভেক্টরের পরে স্মরণ ভেক্টর স্মরণ ভেক্টর মূলত অবস্থান ভেক্টরের পরিবর্তন অবস্থান ভেক্টরের পরিবর্তনকেই স্মরণ ভেক্টর বলে কোনো বস্তুর শেষ অবস্থান যদি এই আর এফ হয় এটা হলো শেষ অবস্থান আর এফ এবং আদি অবস্থান ভেক্টর আর আই হয় তাহলে এদের পার্থক্য ডেল আর হবে del R equal to R F minus R I R F minus R I এটাই হলো সরণ ভেক্টর এরপরে আসি বিপ্রতীপ বা ব্যাথিয়ার ভেক্টর বিপ্রতীপ বা ব্যাথিয়ার ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর হলো সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত সংখ্যা হয় তবে তাদেরকে বিপ্রতীপ বা ব্যাথিয়ার ভেক্টর বলে যেমন A equal to seven I এবং বি ইকুয়াল টু যদি ওয়ান বাই সেভেন আই হয় তাহলে এ ও বি পরস্পর বিপ্রতীপ ভেক্টর তো আজ এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী দেখা হবে শেষ পরবর্তী ক্লাসে তো পরবর্তী ক্লাসে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সবাইকে